আমরা ভালোবাসা দিবসকে আমরা ঘৃণা জানাই এটা প্রত্যাখ্যান করি বা এই ভালোবাসা দিবস ইসলামের কোনো অংশ নয় এটি বিজাতীয় সংস্কৃতি ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আমাদের মা বোনেরা হিজাব পড়ে ঘর থেকে বের হবে হিজাব পড়ে আমাদের মুসলমানদের ধর্মীয় অধিকার এই অধিকার আমার মা বোনদেরকে ফিরিয়ে দিতে হবে এবং হিজাব পরার কারণে যদি আমার মা বোনদেরকে কেউ যদি লাঞ্ছিত করে টিজিং আইনে ফেলে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি এই কিনা বলুন